ছিলাম যে আসলে জেসন থেকে ফাইল থেকে রিড করব বা রাইট করব সেই কাজটা আমরা করব আজকে আমরা একটা এক্সাম্পল খুঁজে নিয়ে আসি জেসন থেকে কীভাবে সেটাকে ফাইলে কনভার্ট করা যায় রিড রাইট করা যায় সো আমরা আমাদের পাতে ফার্স্ট একটা ফাইল তৈরি করে নিই যে ফাইলটা আমরা ফার্স্টে রিড করব সো এইখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি সেইটা হবে ফাইল তৈরি করতেছি ডট জেসন এবং তারা দেখি ডাটা এখানে নিয়ে আসছে আচ্ছা আউটপুটটা এরকম হবে এইটাই আমরা ওখানে বসায় দিই তো এই ইভাইলে জেসন একটা টেক্সট ফরম্যাট সো এটা আমরা এরকম দেখতে পাচ্ছি দেন এই ফাইলটা আমরা রিড করব তো জেসন যেহেতু ইনপুট করাই আছে রিড ফাইল রিড আজকে আমরা ফাইল ডিতেও দেখবো এবং জেসনের কাজও দেখবো সো আমরা এক্সাম্পলটা দেখি যদি মনে থাকে না অনেক সময় তো জেসন ইম্পোর্ট করা আছে তারপর আমরা ওপেন করব ফাইলটাকে ওপেন দি ওপেন ফাংশনের মাধ্যমে ওপেন করতে হবে সো ওপেন করার পরে আমাদের বলে দিতে হবে ফাইলটা কোথায় আছে সো সেম ডিরেক্টরিতেই আছে আর তবে এটা আমরা এখান থেকে পাবো পার্ট টু ফাইল এন হচ্ছে পিইআর এই যে পার্সন ডট জেসন আমরা পেয়ে গেছি দেন অ্যাজ নাম দেব হচ্ছে জেসন ফাইল সো এইটাকে আমরা ওপেন করে এই জেসন ফাইল নামে ভেরিয়েবলে রেখেছি তারপর ডেটাটা আমাদের জেসন থেকে পাইথনে নিয়ে আসতে হবে তাহলে জেসন ডট হ্যালো এডি লুড এর আগে আমরা করেছি আমরা এর আগে করেছি লুডস যদি আমরা ফাইল থেকে করি তাহলে লুট করবো সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে সেশন ফাইল দেখেন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা ডেটাটা পাওয়ার ডাটা টাইপটা দেখতে পারবো যে আসলে এটা কী টাইপ হচ্ছে সো এবার যদি আমরা স্ক্রিপ্টটা রান করি তাহলে সরি আচ্ছা আমি করে দিয়েছি আচ্ছা আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে জেসন ডিকোড জেসন ডিকোডার এর accepting property name enclose in the double quotation আচ্ছা এখানে আমাদের ফরম্যাটটাতে একটু ভুল আছে সেসব কিছু ডাবল কোটেশন যাচ্ছে বাট তারা সিঙ্গেল কোটেশনে দিয়েছে জেসনে সিঙ্গেল কোড চলবে না আপনাকে ডাবল কোড দিতে হবে সো আমাদের এটা ডেটার প্রবলেম সো এই এই এই ইরোরগুলো আপনার হ্যান্ডেল করতে হবে আপনাকে বুঝতে হবে আসলে প্রবলেমটা কোথায় সেটা হ্যান্ডেল করতে পারলে আপনি বেস্ট সো আমরা ফাইলটা আবার চালাই ক্লিন করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছি যে আসলে সে ফাইলটাকে রিড করতে পেরেছে এবং এটা একটা ডিকশনারিতে রূপান্তর করেছে আমরা একটা প্রিন্ট করে ডিফারেন্সিয়েট করে দিই সো আমরা প্রথমবার আমরা ফাইল রিড করলাম পাইথনে ইটস সো ইজি দেন আমরা দেখি যে আসলে ফাইল তৈরি করেছি রাইড করার ব্যবস্থা এখানে এক্সাম্পল আছে কি না কনভার্ট টু আচ্ছা এটা ঠিক আছে আচ্ছা এই যে রাইটিংয়ের ব্যবস্থাও আছে আমরা এটা একটু ফলো করি কারণ আমার মনে থাকে না আমরা বেশিরভাগ সময় সিএসবি ইউজ করি সিএসবি রাইড করি বাট যে সনের কাজটা আমরা অ্যাপিআই যখন তৈরি করি তখন বেশি হয় রাইট এখানে আমরা তৈরি করে ডিফারেন্সিয়েট করে দেখলাম লাইন নিচে write to json listen apply listen apply so আবার আমাদের আমাদের একটা ডিকশনারি লাগবে আমরা কপি করে নিয়ে আসি লিখেছি না সময় অপচয়ের ডিকশনারি অলরেডি আপনারা জানেন আমি অলরেডি আপনাদের ডিকশনারি পড়িয়েছি সো এটা অথবা আমরা যে ডাটা রিড করে নিয়েছিলাম সেটাও করতে পারতাম নো প্রবলেম এইটা হচ্ছে আমাদের হাতে একটা ডিকশনারি ঠিক আছে এটা এরকম এরো করতেছে লাইন আন্ডার ইন্ডেন্ট আচ্ছা ইন্ডেন্টেশনটা কপি করে আনলে যা হয় এর ইন্ডেন্টেশনটা বেশি হয়ে গেছে বলতেছে এখানে আমাদের চারটা স্পেস দিতে হবে কারণ এই কপি করে আনলেই প্রবলেমটা হয় এক দুই তিন চার আপনি দেখতে পাচ্ছেন যে এটা এবার স্পেসে কতটা ডিফারেন্স হয়ে গেছে সো এটাকেও নিচে নামাইতে হবে এক দুই তিন চার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে তো এখন এটাকে আমরা ফাইলে রাইড করব উইথ ওপেন করতে হবে ওপেন মেথডে আমরা আরেকটা ফাইলে লিখব যেহেতু এটা টেক্সট ফরম্যাট হয় P R also person dot ডেসেন্সিয়াল পার্সন টু ডট আমরা টেক্স ফরম্যাটে রাইট করবো হ্যাঁ আসলে জাস্ট একটা টেক্সটেই এবং এটাকে রাইট মুড করতে হবে এর আগে আমরা বলে দিই না বাই ডিফল্ট সেটা রিপোর্ট থাকে W means write so as JSON file দিলাম ইটস নট প্রবলেম এটা এই ব্লকের ভেরিয়েবল তারপর হচ্ছে জেসন ডট ডাম এর আগে আমরা ডামস ইউজ করেছিলাম কিন্তু ফাইলের ক্ষেত্রে এটা হবে ডামস সেক্ষেত্রে আমরা কী রেড করব এই পার্সন দিকটা এবং কোথায় রাইড করব এই যে আমাদের জেসন ফাইল সো এখন যদি আবার আমরা দেখতে চাই ওইটাই করতে হবে আসলে রাইট করলাম রাইট করে আবার যদি রিড করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমাদের তাহলে ফাইলটা কি হইলো এখানে কিন্তু টেক্সট ফর্মেট আছে দিস ওয়ান আছে টেক্সট এই ডাটাটা যদি আমরা ডাটা টু দিই যদি আবার এটা ডিফারেন্ট করার জন্য তো আমরা ফাইলটা আবার রান করে দিতেছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ডাম স্টেক ওয়ান পজিশন আর টু গেমের আচ্ছা আমরা ডাম্পস সরি ডাম হবে ডাম স্টেক বলেছি সো স্ক্রিনটা আবার ক্লিয়ার করতেছি আদান দিতেছে আমি দুঃখিত আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে ফাইলে রাইট করেছে তারপর আবার ওইটা আমাদের রিড করেছে অ্যান্ড ফাইলে রাইট করেছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে এবং সেই ডাটাটা জেসনে কনভার্ট হয়েছে এগেইন যদি আপনারা ভেরিফাই করতে চান যে এটা আসলে সঠিক জেসন হয়েছে কিনা তা আপনি জেসন ভ্যালিডেটরে এসে চেক করতে পারেন এবং এটা দেখাচ্ছে যে এটা ভ্যালিডেট জেসন সো হোপফুলি আমি চেষ্টা করেছি আপনাদের জেসন থেকে রিড রাইট কেমনি করবেন সেটা বুঝাইতে তারপর আরেকবার আমি বলে যাই জেসন ইম্পোর্ট করতে হবে তারপর আমরা করেছিলাম জেসন থেকে ডিকশনারি এটা হচ্ছে একটা জেসন তারপর এটাকে আমরা ডিকশনারিতে রূপান্তর করেছি তারপর কী বলে কী করেছিলাম ডিকশনারি থেকে জেসনে রূপান্তর করেছিলাম দেন ফাইনালি আমরা একটা ফাইল থেকে রিড করেছি তারপর হচ্ছে আমরা সেই সেটাকে আউটপুটে দেখিয়েছি দেন হচ্ছে আমরা রাইট করেছি সেই রাইট ফাইলটাকে আবার রিড করে দেখিয়েছি সো ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করলে আপনাদের এত চলে আসবে সো আজকের মতো আল্লাহ হাফেজ ধন্যবাদ